Thank <laughs> you. say সোনার চাঁদ মন ভুলিয়া তোমার সাথে গাইব সুখের গান বন্ধু গাইব সুখের গান বসিয়ারে চৌবন ভুতা কইরাছে বসিয়ারে চৌবন ভুতা কইরাছে তীরে কি শিখাইয়া পাগল I'm ay, ay, ay, ay, ay, ay,